করোনা পরবর্তীকালে সম্পুট ডান্স ইনস্টিটিউট নতুন চেতনা ও পরিকাঠামোকে সঙ্গে করে গত তিরিশে জানুয়ারি নতুন ক্লাসরুমের উদ্বোধন করেন ভার্চুয়াল মাধ্যমে এই ক্লাসরুমের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও কথক সম্রাট পণ্ডিত বিরজু মহারাজের স্নেহধন্য শিষ্য শ্রী সন্দীপ মল্লিক মহাশয় যিনি ম্যাথামেটিশিয়ান অফ কথক নামেও পরিচিত তারই শিষ্যা ভৌমিকাশীল শীল সম্পুট ডান্স ইনস্টিটিউটের কর্ণধার গুরুর আশীর্বাদকে পাথেয় করে এবং প্রশিক্ষণার্থীদের সাথে নিয়ে নতুন যাত্রার শুভারম্ভ করেন তিনি নিজস্ব প্রতিবেদন আমার নিউজ